আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল আজ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের সিনেমা আশীর্বাদ সিনেমার মুক্তিকে ঘিরে প্রযোজক নায়ক নায়িকা ও পরিচালকের কম কাদা ছড়াছড়ি হয়নি অবশেষে দ্বন্দ্ব মিটিয়ে এক হয়েছেন তারা বৃহস্পতিবার বিকেল থেকেই তাদের এক করতে আলোচনায় বসেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সেখানে প্রযোজক সমিতির সদস্যদের কয়েকজন উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক নায়ক নায়িকা সরাসরি আলোচনায় নিজেদের ভুল বুঝতে পারেন তারা পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে নিজেদের ভুলগুলো স্বীকার করে সবাইকে আশীর্বাদ দেখার আহ্বান জানান সংশ্লিষ্টরা প্রযোজক জেনিফার ফেডোস বলেন বিগত তিন সপ্তাহ ধরে আশীর্বাদ ঘিরে যেসব অপপ্রচার চলছিল এটার অবসান হলো আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলোর সুরাহা হয়েছে তিনি আরও বলেন আমাদের দুই গ্রুপের মাঝে যে কোনো এক একজনের মাধ্যমেই কথাবার্তার উল্টাপাল্টা হয়েছে কারণ বিগত এক বছর নায়ক নায়িকার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না যাই হোক পুরনো বিষয় আর ঘাটতে চাই না প্রযোজকের ভাষ্য মাহি যখন সংবাদ মাহি যখন সংবাদ সম্মেলন করছেন তখন সে উত্তেজিত হয়ে কিছু কথা বলেছে এরপর মাহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন বলেছ তো তাকাও আমার দিকে এ সময় মাহি মাথা নেড়ে সম্মতি জানান জেনিফার বলেন মাহি আমার ছোট বোন ভুল তো আমাদের মধ্যে হবেই অনেক সময় আমি অতিক্ততার সঙ্গে ওর নামে অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা কখনোই উচিত হয়নি তার একটা সংসার আছে আমাদের দুজনের মধ্যে যে সকল ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলোর সমাধান হয়েছে তার কথাও সত্য নয় মাহির দিকে তাকিয়ে সত্য কি মাহি নিচের দিকে তাকিয়ে জবাব দেন ভুয়া ভুয়া জেনিফার যোগ করেন মাহির কথা যদি সত্য না হয় তাহলে আমার কথাও সত্য নয়